Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল proud brand ambassador OnPassivian এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতে এসছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটিতে থাকছে আজকে অ্যাশার যে last three sixty degree live YouTube চ্যানেলে এসেছিলেন এবং সেইখানে কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছেন সেইখান থেকে সম্পূর্ণ বাংলায় আপনাদের সাথে আমি শেয়ার করব যে অ্যাশার কি আসলে আমাদের ইনফরমেশন দিয়ে গেলেন যারা নতুন ভিউয়ার্স এসছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে লাস্ট যে O connect live corporate webinar হলো সেখানে কিন্তু আমরা অনেকেই স্মুথলি প্রবেশ করতে পারিনি এবং সেইখান থেকে ইনফরমেশানগুলো আমরা সঠিকভাবে নিতে পারিনি কারণ আমাদের ও কানেক্ট প্রোডাক্টটা স্টেবল বা স্থিতিশীল ছিল না স্থিতিশীল হওয়ার জন্য কিছুটা সময় লাগবে এবং এরপরে অ্যাশ বলেছেন যে আমাদের জন্য একটা বোম অপেক্ষা করছে বোম বলতে এটা জাস্ট একটা সেলিব্রেশনের মতো যেটা নিয়ে আমরা অনেক উচ্ছ্বসিত হব এবং সেলিব্রেশন করতে পারবো এমনই কিছু খুব তাড়াতাড়ি যদি ও কানেক্টটা স্টেবল হয় তাহলে আমরা পেতে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের যে মিশরে যে অফিসটি হয়েছে সেই বিষয়ে অ্যাশার স্যার কিছু কথা বলেছেন যে টু থেকে আসলে এটা পর্দার আড়ালে কিন্তু কাজ হচ্ছিল মিশরে যে কাজটা হয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি বুটস খলিফাতে লেজার লাইট শো দেখতে পেয়েছি এই কাজগুলো একদিনে বা দুই দিনে তো আর সম্ভব হয়নি যে সময়টা লেগেছে আর সেটা শুরুই হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এটা আসলে অনেক বড় একটা প্রকল্প এই কথাটা অ্যাশ বলেছেন এবং মিশরে আরও তিনটি বিষয়ে কাজ করা হচ্ছে সেখানে অকাডেমি এবং মিশর প্রকল্পের যে আমরা জানি যে আমাদের যে অকাডেমিতে একটা অনুবাদের একটা বিষয় থাকবে আমরা বিশ্বের কয়েকটা ভাষায় কিন্তু সেটা ট্রান্সলেট করতে পারবো এবং নিজেরা নিজেদের মতো করে শুনতে পারবো সেই যে ট্রান্সলেটের একটা অংশ বা বিষয়ভিত্তিক কোন জায়গাতে ট্রান্সলেট করতে হবে আবার অ্যারাবিক একটা ভাষা আছে যে ভাষাটা অনেকটাই আমরা সবার জন্য বোধগম্য নয় সেই বিষয়ের উপরেও কাজ করা হচ্ছে টোটাল এক কথা যদি আমরা বলি যে অনুবাদের জন্য Bengali to English English to Bengali অথবা Arabic to Bengali or English যেটাই হোক না কেন এই বিষয়গুলো কি করা হচ্ছে ট্রান্সলেটের কাজটাই করা হচ্ছে মিশরে এবং কিছু ও মিডিয়ার কাজও কিন্তু মিশরে হচ্ছে এই বিষয়ে কিন্তু অ্যাসার বলেছেন এবং বলেছেন যে আমরা সুপার বিগের দিকে যাচ্ছি সুপার সুপার বিগের দিকে কারণ আগামী দিনে কয়েক সপ্তাহের মধ্যে আমরা যেটা পেতে যাচ্ছি সেটা বিয়ন্ড ইউর ইমাজিনেশন এটা অ্যাসার বলেছেন এবং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা আমরা যে বছরটা এই মুহূর্তে যেটা অতিক্রম করছি এটা খুবই ফলপ্রসূ ছিল এবং হয়েছে সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টগুলো যেগুলো উৎপাদন করা হয়েছে এবং ডেলিভারি এবং স্কেলিংয়ের দিক থেকে যদি বলা হয় সেটা খুবই দুর্দান্ত ছিল এবং সেটার যদি রেজাল্টটা আমরা দেখি খুবই ফলপ্রসূ ছিল এই বিষয়টাই অ্যাশ স্যার আমাদের সাথে শেয়ার করেছেন কারণ অ্যাশ যেহেতু প্রত্যেকটা বিষয়ই অবজার্ভ করেন অ্যাশ স্যার প্রত্যেকটা বিষয়ই দেখেন সেই ক্ষেত্রে অ্যাশ স্যার তার যে থিঙ্কিং সেই জায়গা থেকে কিন্তু অ্যাশ স্যার বলেছেন ইকোসিস্টেমের যে বিষয়টা আমি বললাম যে এটা যখন কাজ হচ্ছে এর ব্যাকহ্যান্ডে প্রচুর কাজ হচ্ছে আমরা কোথাও কোথাও গিয়ে একটু দেখতে পাচ্ছি যে একটু স্লো হচ্ছে কোথাও একটু রিঙ্কেল ধরা পড়ছে সেই জায়গাগুলো যাতে স্থিতিশীল করা যায় দ্রুত করা যায় সেই বিষয়ের উপরেও কাজ হচ্ছে এবং অ্যাশ স্যার বলছেন যে আসলে আমরা অনপ্যাসিভটা নিয়ে এসছিলাম যেভাবে বা মানুষ অনপ্যাসিভকে প্রথমে যেভাবে ভেবেছিল আমরা যদি এটাকে বলি যে এম এল এম এই যে এম এল এম কাঠামোর কথা কিন্তু অনেকেই তুলনা করতো অনপ্যাসিভের সাথে সেই দৃষ্টিকোণ থেকে বা সেই কাঠামোর দিক থেকে কিন্তু অন প্যাসিভ যেটা আমাদের বলেছিল যে লেয়ার বাই লেয়ার আমরা কতগুলো কাস্টমার নিয়ে এসছি আমার পরে কতজন তারপরে কতজন এই সিস্টেমগুলো অন প্যাসিভ চেঞ্জ করে ফেলেছে কারণ এটাকে মানুষ কী করছে এমএলএম সিস্টেমের সাথে কানেক্টেড করছে যদিও অন প্যাসিভ এমএলএম কোম্পানি নয় সেই ক্ষেত্রে ওই যে কাঠামোগুলো যেগুলোর কারণে মানুষ মনে করতো যে অন প্যাসিভ আসলে হতে পারে অন্যান্য কোম্পানির মতো এমএলএম কোম্পানির মতো এই জন্য ওই কাঠামোগুলোই সরিয়ে ফেলা হয়েছে অনপ্যাসিভ থেকে এটা আমাদের জন্য বলবো যে আমাদের কোম্পানির রেপুটেশনের জন্য খুবই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে অ্যাডসার বা অ্যাডসার এবং টেক টিম যারা এই কাজটা করেছে প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা যে ব্লেম গেম যেটা হচ্ছিল সেই জায়গা থেকে অনেকটা আমরা সরে এসেছি এরপরে স্যার একটা কথা বলেছেন যে আমাদের নিজস্ব কেওয়াইসি প্রোডাক্ট একটি বড় অর্জন মানে কেওয়াইসি যদি নিজেদের কোম্পানি থেকে করা যায় তাহলে সেই অর্জনটা কিন্তু অনপ্যাসিভ করেছে এর স্যার এটাই বোঝাতে চেয়েছেন এবং অ্যাশার স্যার বলেন যে একটি কোম্পানির সাথে আমরা কাজ করছিলাম প্রত্যেকটি যে কেওয়াইসি কমপ্লিট করার প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য তারা দুই ইউরো করে চাচ্ছিল এবং তাদের প্রদান করা হচ্ছিল সেই জায়গা থেকে যাতে ওই দুই ইউরো করে না লাগে এই খরচটা যাতে না হয় সেটার একটা সমাধান অ্যাসার বলছেন যে আমরা খুঁজে বের করছি বা আমরা খোঁজার চেষ্টা করছি যে কিভাবে আমরা এই জায়গা থেকে আমাদের এই ডলারগুলো বা আমরা এই যে মানুষকে মানুষের পিছনে খরচ করা বা কোম্পানির পিছনে খরচ করা সেটা কিভাবে আমরা একটা সহজ সমাধান বের করতে পারি সেই বিষয়ে কাজ করা হচ্ছে অ্যাসার আরেকটি চমৎকার একটা কথা বলেন যে কথাটি হলো যে আমরা ইন্টারনেটের মালিক হব এটা আমরা অলরেডি জানি এই বিষয়টা তবুও এই কথাটা আমাদের কাছে ভালো লাগে এই জন্য যে অ্যাসার কখনোই বলেনি আমি ইন্টারনেটের মালিক হব বলছে আমরা ইন্টারনেটের মালিক হব এর একটা কারণ আছে যেটা হলো যে অনপ্যাসিভ একটি বা একটা পাঁচ মিনিট আমরা যদি বলি বা পাঁচ দিনের বা পাঁচ মাসের একটা কিন্তু প্রকল্প নয় এটা লাইফ টাইম একটা প্রকল্প এই লাইফ টাইম প্রকল্প বলতে আমরা যারা এখানে এসছি আমরা লাইফ টাইম এখান থেকে একটা সাস্টেইনেবল ইনকাম বলি বা এর থেকে বেশি কিছু হলে সেটা আমরা কিন্তু এখান থেকে পাবো এবং সেই সাথে সাথে আমাদের নিজস্ব একটা ভ্যালু ক্রিয়েট হবে এখান থেকে আরেকটা জিনিস স্যার আমাদের সতর্ক করেছেন আপনারা যারা ফাউন্ডার্স আছেন আপনারা অবশ্যই এটা একটু খেয়াল করবেন যে স্যার বলেছেন যে আপনারা ভুল জিনিসের ফাঁদে পড়বেন না সেটা ভুল জিনিসের ফাঁদে পড়া বলতে বোঝানো হতে পারে ভুল কোনো কোম্পানি বা ভুল কোনো কাজ আমরা নিজেরা করতে পারি যার কারণে আমরা আমাদের এই পজিশনটা হারাতে পারি বা ভুল কোনো কোম্পানির লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের পজিশনটা হারাতে পারি এটার আসলে অনেকগুলো কিন্তু ইনার মিনিং থাকে যে জায়গাটাতে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করব আমরা যে জায়গাতে কাজ করি অ্যাজ এ ফাউন্ডার সেই কাজগুলো যেন আরও সুন্দর হয় সঠিক ওয়েতে হয় সেটা আমরা চেষ্টা করব এরপরে আমাদের জন্য একটা গুড নিউজ সেটা হলো যে অনপ্যাসিভ এখন বিপুল সংখ্যক অনপ্যাসিভে এখন বিপুল সংখ্যক মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করছে সেটার উদাহরণ দিতে গিয়ে অ্যাসার বলেছেন যে গত দুই সপ্তাহের প্রত্যেক সপ্তাহে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করেছে এটা সর্বনিম্ন যদি বলা হয় তাহলে এক লক্ষ সাত হাজার মানুষ পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করেছে তো এটা আসলে অ্যাসার স্যার বলছেন যে এটা জাস্ট আমরা বলার জন্য বলছি না এটা আমাদের যথেষ্ট প্রমাণ আছে এবং এটা আপনারা বিশ্বাস করুন না করুন সেটা আপনাদের ব্যাপার যারা বিশ্বাস করেন তাদের জন্য ওয়েলডান খুব ভালো বিষয় আর যারা বিশ্বাস করে না তাদের আসলে আমরা সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করব কারণ তারা মানুষটাই আসলে ওই রকম যে সবসময় নেগেটিভিটিকেই প্রশ্রয় দেয় এবং নেগেটিভিটিকেই সবসময় তারা প্রমোট করার চেষ্টা করে অ্যাশ স্যার এটাও বলেছেন যে আসলে অ্যাশ স্যারকে নিয়ে কিন্তু অনেক ইউটিউবার আছে যারা প্রভাগণটা ছড়ানোর চেষ্টা করে এবং সেই জায়গা থেকে অনেকে অনেক সফল হওয়ার চেষ্টা করেছে কিন্তু সফল কিন্তু তারা হতে পারেনি তাদের বিরুদ্ধে আমাদের যে লিগাল টিম আছে লিগাল টিম কিন্তু কাজ করছে তবে এই যে তাদেরকে যারা এই নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে তাদের যদি আমরা অ্যাভয়েড করি এটা তাদের জন্য হবে একটা বড় শাস্তি এটাই আসলে আমরাও এটা বুঝতে পারি যে আপনি যখন কেউ একটা নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে আপনি যদি তাকে আরেকটা পাল্টা কাউন্টার একটা কিছু বলতে যান সে ওইটাকে আরও একটু বাড়িয়ে বলবে তার থেকে আমরা কি করব অ্যাভয়েড করে যাব তাহলে সে আর কথাটা বাড়াতে বা এগিয়ে নিয়ে যাওয়ার সাহসই পেল না এই জায়গাটাতে আমরা কাজ করার চেষ্টা করব এর পরবর্তীতে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা পেয়েছি এই প্রোডাক্টগুলো ইউজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এই মুহূর্তে আমরা যে ভার্সনগুলো পেয়েছি এই ভার্সনগুলো ইউজ করতে একটু ট্রিপিক্যাল হচ্ছে সেই ক্ষেত্রে মোবাইল অ্যাপ ডেস্কটপ অ্যাপ্লিকেশন এই সকল বিষয়ের উপর কিন্তু কাজ করা হচ্ছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে এগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হবে আমরা যাতে ব্যবহার করতে পারি আরেকটা কথা বলেছেন অ্যাশার স্যার যে আগামী সপ্তাহের মধ্যে এখন আগামী সপ্তাহে বলতে আগামী কয়েক সপ্তাহ হতে পারে বা নেক্সট যে সপ্তাহটা আসছে আগামী যে সপ্তাহটা আসছে এর মধ্যে ও কানেক্ট সব রেকর্ড ভেঙে দিবে মানে এখন পর্যন্ত আমরা যা যা দেখতে পাচ্ছি যে যে ফিচার্সগুলো আমরা দেখতে পাচ্ছি এর থেকে আরও বেটার ফিচার অ্যাড করা হবে এবং প্রত্যেকটা ফিচারই হয়তোবা আমরা আগে যেটা শুনেছিলাম এখন পর্যন্ত আমরা কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি না যেটা হলো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট এবং text to speech to text যে একটা বিষয় ছিল সেটাও দেখতে পাচ্ছি না সম্ভবত আমরা সেটাও পেয়ে যাব কারণ এই যে এই জায়গাটাতে যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের অ্যাপসারের যে কথাগুলো সেটা শুনতে অনেক অনেকাংশে সুবিধা হবে এবং আমরা বুঝতে পারবো খুব সহজেই অ্যাসার আরেকটা কথা বলেছেন যে ও নেট ও বেল এবং ও ট্রিম এটা আমাদের যে প্রোডাক্টটা এটা স্থিতিশীল করা হচ্ছে এবং আপডেট যে ভার্সন সেটা নিয়ে আসা হচ্ছে এবং সেই সাথে সাথে যখন আমরা এই আপডেটেড ভার্সনগুলো পাবো এটা জাস্ট একটা ওই বোম ব্লাস্টিংয়ের মতো হবে জাস্ট ওয়াও একটা বিষয় হবে সেই ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো বা সেই প্রোডাক্টগুলো আমরা এনজয় করতে পারবো আমাদের মতো করে আর একটা আরেকটা স্যার বলেছেন যে আমরা যে মিশরের যে বিষয়টা পেয়েছি আমরা কিন্তু আসলে এই বিষয়টা স্যার বলেছেন যে এটা আমাদের জন্য আসলে বোনাস বোম ছিল বোনাস ওয়াও একটা বিষয় ছিল কারণ আমরা কেউই এটা এক্সপেক্ট করিনি যে এই বিষয়টা আমরা পাবো বা আমাদের নতুন একটা অফিস হবে সেটা আবার মিশরের মতো একটা জায়গাতে সেই ক্ষেত্রে যেটা আমরা পেয়েছি এটা আমাদের জন্য একটা বোনাস টপিক বা বোনাস অফিস আমরা পেয়েছি তো সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটাকে এনজয় করব। এর পরবর্তীতে ও কানেক্ট যখন স্থিতিশীল হয়ে যাবে আরও কিছু ঘোষণা আসবে যে ঘোষণাগুলো মেবি আমরা সেই ঘোষণাগুলোর জন্য অপেক্ষা করছি অথবা আমরা ভাবতেই পারছি না যে আসলে কি আসতে যাচ্ছে অ্যাশার আরেকটা কথা বলেছেন যে আমরা প্রতিদিন প্রায় তিরিশ হাজার নতুন ব্যবহারকারী পাচ্ছি প্রত্যেক দিন প্রায় তিরিশ হাজার করে নতুন ব্যবহারকারী বা ইউজার্স অন প্যাসিভে আসছে এবং অন প্যাসিভে রেজিস্ট্রেশন করছে অন প্যাসিভের প্রোডাক্ট ব্যবহার করছে বা ট্রাই করছে স্যার টু থাউজেন্ড টোয়েন্টির একটা বিষয় বলেন যে আমাদের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি যে ইয়ারটা ছিল সেটা খুবই শক্তিশালী একটা বছর ছিল এবং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বা দুই যে বছরটা আমরা অতিক্রম করছি সেটা আরও বেশি গুণত্রিক গুণিতক মানে এর থেকে অনেক কয়েক গুণে আমরা কয়েক গুণ যদি আমরা বলি যে এর থেকে অনেক বেশি আমরা স্ট্রং কিছু পেয়েছি বেশি ভ্যালুয়েবল প্রোডাক্ট পেয়েছি এবং কিছু আমরা ইনফরমেশন পেয়েছি আমরা অফিস পেয়েছি সেক্ষেত্রে আমাদের যে টু থাউজেন্ড টোয়েন্টি টু যে ইয়ারটা আমরা পাস করেছি তার থেকে এই বছরটা অনেক ভ্যালুয়েবল আমাদের জন্য অ্যাসার বলেছেন যে আমি বিশ্বাস করি যে যারা সিস্টেমে প্রবেশ করে তাদের জন্য কঠোরভাবে অনপ্যাসিভ একটি শক্তিশালী উপায়ে বিশ্বকে প্রভাবিত করবে একটা শক্তিশালী ওয়েতে বিশ্বকে প্রভাবিত করা আর আমরা যারা আসছি তাদের হয়ে করা দুটি বিষয়ের মধ্যে অবশ্যই তফাত আছে কিছু কিছু কোম্পানি আছে যে নিজেদের কথা শুধু ভাবে যেটাকে বলে যে আমার আমার কোম্পানি প্রভাবিত করবে বিশ্বকে কিন্তু অ্যাসার বলছে আমাদের কোম্পানি প্রভাবিত করবে বিশ্বকে সেটা আমরা কয়েক বছরের মধ্যেই দেখতে পারবো এবং কিভাবে হচ্ছে সেটা আমরা নিজেরা রিয়েলাইজ করতে পারবো যে কোন কোন জায়গাতে আসলে বিশ্বকে অনপ্যাসিভ কোম্পানি প্রভাবিত করছে বা অনপ্যাসিভ কোম্পানির প্রভাব বিশ্বের উপরে পড়ছে অ্যাসার বলেন যে আমি আরও যে বিষয়টা নিয়ে আনন্দিত সে বিষয়টা হলো যে আমি কোটিপতি তৈরি করতে চাই আমি কোটিপতি তৈরি করতে চাই এটা নট এ সিঙ্গেল পার্সনকে ইন্ডিকেট করে বলেছেন অ্যাশ স্যার এটা আসলে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার্স আছি বা যারা রিসেলার আসবে তাদের বিষয়ে বলেছেন যে যারা অনপ্যাসিভ কোম্পানিকে বিশ্বাস করবে অনপ্যাসিভ কোম্পানি আসবে সিস্টেমে প্রবেশ করবে তারাই কিন্তু এই জায়গাটাতে থাকতে পারবেন এবং অ্যাশার ভবিষ্যতে যখন এই কোটিপতি তৈরি হয়ে যাবে অ্যাশার তাদের সাথে আবার পার্সোনালি কন্ট্রাক্ট করবেন ভবিষ্যতে যদি সেই সুযোগটা থাকে অ্যাশার বলেছেন এই বিষয়টা খুবই ভালো লাগার একটা বিষয় আমরা আসলে আমাদের স্বপ্নগুলো আমাদের থেকে অনেক বড় আমাদের ভাবনার থেকেও অনেক বড় সেই ভাবনার জায়গাটা আসলে আমরা যেটা এখন পর্যন্ত ভেবে আসছি যে স্বপ্নগুলো দেখে আসছি আশা করি ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সেই স্বপ্নগুলো পূরণের দিকে যেতে পারবো এবং অ্যাশার যেভাবে বলেছেন আল্লাহ অ্যাশারের সেই কথাগুলোকে সত্যি করা তৌফিক দান করুন এবং সেই সাথে সাথে আমরা অনপ্যাসিভ কোম্পানির যে প্রোডাক্টগুলো পাচ্ছি আমরা অবশ্যই ব্যবহার করব নিজেদের মতো করে এবং আমরা যখন কাউকে কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে বলবো বা কোম্পানির প্রোডাক্টগুলো দেখাবো এটা কোম্পানির যে বোনাস কত কত পার্সেন্ট আমরা পাবো কত পার্সেন্ট রিসেলাররা পাবে এটা জাস্ট কোম্পানি শুধু বলতে পারবে অ্যাস স্যার আমাদেরকে বলতে নিষেধ করেছেন আর যদিও এই মুহূর্তে আমরা জানি না আসলে কত পার্সেন্ট আমরা বোনাস পাবো কত পার্সেন্ট রিসেলাররা পাবে বা কতটুকু ইনকাম আবার যারা ইউজার্স আসবে তারা পাবে জাস্ট আমরা সময়ের জন্য অপেক্ষা করবো অ্যাস স্যার অবশ্যই আমাদের জানাবেন তবে আপনাদের জন্য আরও একটি গুড নিউজ হলো যে আগামী শনিবার আরও একটি বুর্জ খলিফাতে লেজার লাইট শো হবে এবং সেইখানে যে বিষয়গুলো কোম্পানির যে ইস্যুগুলো থাকে বিগ বিগ ধামাকাগুলো যেগুলো থাকে সেগুলো তো অবশ্যই সেখানে উপস্থাপন করা হয় অ্যাসার বলেছেন যে শনিবারে যে লেজার লাইট শোটা হয় সেটা আসলে আমাদের কোম্পানির জন্য খুব ভ্যালুয়েবল কারণ ওই শনিবারের শোটা থেকেই আমাদের অনেক কাস্টমার বলি বা ইউজার্স বলি বা আমাদের অন প্যাসিভের যে একটা ভ্যালু ক্রিয়েট করে ওই জায়গা থেকে শনিবারের শো থেকেই সব থেকে বেশি পার্টিসিপেন্ট বা ইউজার্স বা রেজিস্টার যারা করে রেজিস্ট্রেশন যারা করে তারা কিন্তু অন প্যাসিভে আসে বা অন প্যাসিভের যে লেজার লাইট শোর জন্য যে ইউটিউব চ্যানেলে লাইভ যেটা করা হয় সেখানেও কিন্তু ম্যাক্সিমাম যে ভিউগুলো হয় শনিবারের শো থেকেই কিন্তু হয় জাস্ট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জন্য যে আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ সহকারে শুনলেন বা দেখলেন এই জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম